আমাদের নবীজির দৈহিক অবয়ব দৈহিক গঠন কেমন ছিল এটা সবারই জানতে ইচ্ছা করে ঠিক কিনা যদি আমরা আমাদের নবীজির দৈহিক অবয়বের অবস্থা যদি আমরা জানতে পারি তাহলে নবীর একটা দৈহিক একটা ছবি আমাদের অন্তরে আমরা অঙ্কন করতে পারবো জোরবরম সুবাহান আল্লাহ আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন আসামাইরুল মোহাম্মদিয়া লিল ইমাম তিরমিজি ইমাম তিরমিজি উনি তিরমিজি শরীফের লেখক বিশুদ্ধ ছয়টি কিতাবের একটি কিতাবের লেখক তিনি আমার নবীজির দৈহিক অবয়ব নিয়ে আসামাইরুল মোহাম্মদিয়া লিখেছেন চিৎকার দিয়ে বলুন সবাহান আপনারা যদি ইমামে তিরমিজির আর সামাইলুল মোহাম্মদিয়া যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে সেখানে আমার নবীর শারীরিক অবয়বের সব কিছু ফুঙ্কানো ফুঙ্কানো বর্ণনা দেওয়া আছে আপনি সেগুলো অধ্যয়ন করলে আপনার কাছে মনে হবে আমার নবী নৌরে নবী রহমতুল্লিল্লা আলমিন আপনার সামনে দাঁড়িয়ে আছে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সামান্য কিছু হাদিস আপনাদেরকে আমি বর্ণনা করব। এটা আপনারা বুঝতে পারবেন আমার নবীজি দৈহিকভাবে কেমন ছিলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ প্রতিটি যুগে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন সাহিত্যিক কবিদেরকে আল্লাহ পাক পাঠান সাহিত্য হলো সমাজ দর্পণ সাহিত্যিকের সাহিত্য থেকে পদ্য হোক আর গদ্য হোক সেখান থেকে আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র আমাদের অর্থনীতি আমাদের জীবনাচার সব কিছু ফুটে উঠে আমার নবীর যুগে একজন কবি ছিলেন হাসান বিন সাবেদ সবাই বলেন আল্লাহ আনহু ইনি হচ্ছেন সাইরুল রসুল সাল আলহি ওসাল্লাম আমার নবীর পৃথিবীতে তাকা অবস্থায় তিনি কবিতা পাঠ করতেন কবিতা বলতেন তিনি সবাব কবি ছিলেন হাসান বিন সাদেদ আল আনসারি আল আনসারি তালান হোক একজন স্বভাব কবি ছিলেন আমার নবীর বিপক্ষে আমার নবীর কুসার রচনা করে মক্কার কাফেররা কবিতা রচনা করত তখন আমার নবী দেখলেন রহমতুল্লিল্লা আলমিনকে নিয়ে কুসার রচনা করে কবিতা রচনা হচ্ছে তখন আমার রসুল হাসান বিন সাহেদকে বললেন হাসান তুমি আমার কবি শাহির রসুল তুমি খ্যাতি লাভ করেছ তুমি কোরাইজা আমার বিপক্ষে কুৎসা রটনা করে কবিতা লেখে তুমি তাদের কবিতার উত্তর দাও আর তোমাকে হজরত জিবিরাইল আমিন তোমাকে সাহায্য করবে হজরত হাসান বিন সাবেদ কবিতার মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনার সেই কবিতার উত্তর দিতেন জুরুবল সুবাহান আল্লাহ হজরত হাসান আমার নবীর সম্পর্কে প্রিয় রাসুল সম্পর্কে অনেক দীর্ঘ কবিতা লিখেছেন আমার নবীর দৈহিক অবয়ব আমার নবীর চরিত্র নিয়ে অনেক কবিতা লিখেছেন আমার নবী উপস্থিত ছিলেন ওই কবিতাগুলো আমার নবীর স্বীকৃতিপ্রাপ্ত জুড়ে বলুন সুবাহান আমরা বর্তমানে অনেক কবিতা বলি আমার নবীর শানে অনেক কিছু পড়ি কিন্তু হাসান বি সাহেবেদের কবিতাগুলা আমার নবী থেকে স্বীকৃতিপ্রাপ্ত জুড়ে বলুন সুবাহান হজরত হাসান বলেন وأجمل منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء হজরত হাসান বলেন আপনার চেয়ে উত্তম কোনো ব্যক্তি আমার নয়ন কখনো অবলোকন করেনি এবং কোনো নারী আপনার চেয়ে সুন্দরতম সন্তান কেউ প্রসব করতে পারেনি জোর বলুন সোভান হজরত হাসান বলেন খলিকতা মুবার কুল্লে কান্নাকা কদ ফলে তাকামাতাসা ও প্রত্যেক দূষণীয় চরিত্র হতে অবমুক্ত হয়ে আপনি সৃজিত হয়েছেন যেন আপনার চাহিদা মাফিক আপনাকে সৃষ্টি করা হয়েছে জোরে বলুন সোবাহান হজরত হাসান বলেন ইয়া রসৌল্লাহ আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সেভাবে আপনাকে সৃজিত করেছেন সেভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ হজরত হাসান বিন সাবেদ আমার নবীর এমন চারিত্রিক দৈহিক গুণাগুণ বর্ণনা কেন করেছেন সামাইলে তিরমিজির হাদিস অধ্যয়ন করতে গিয়ে আমরা পাই হজরত আনস রাদিয়াল্লাহ তালু আমার নবীজির খাদেম ছিলেন দশ বছর আমার নবীর খেদমত করেছেন সেবা করেছেন আমার নবীর সাথে থাকতেন হজরত আনস থেকে হাদিস বর্ণিত হজরত আনস বলেন কানাম রসুল্লাহ সাল্লাহ আলহিম ওসাল্লাম লাইসা বিত্তাবিল বাহিনী ওয়ালা বিল কাসিরি আমার নবী খুব দীর্ঘ ছিলেন না এত বেশি দীর্ঘ লম্বাও ছিলেন না আবার কাটও ছিলেন না যাতে মানুষের কাছে দেখতে অসুন্দর মনে হয় বেশি লম্বাও ছিলেন না অত বেশি কাটও ছিলেন না ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদমি তিনি আবার ধবধবে একেবারে সাদাও ছিলেন না আবার তিনি অতি বাদামি বর্ণেরও ছিলেন না আমার নবীজি একেবারে সাদা ছিলেন না আবার একেবারে বাদামি রঙেরও ছিলেন না আমার নবী ছিলেন মাঝামাঝি আমার নবীজির চুল কেমন ছিল আমার নবীর চুল একেবারে খুব দানও ছিল না একেবারে বাঁকাও ছিল না আবার একদম সোজাও ছিল না কিছু মানুষের চুল তাকে একেবারে বাঁকা বাঁকা পাকানো পাকানো আর কিছু মানুষের চুল তাকে একেবারে সোজা সেগুলো কিন্তু সুন্দর নয় আমার নবীর চুল একেবারে বাঁকাও ছিল না একেবারে সোজাও ছিল না আমার নবীর চুলের মধ্যে একটা হালকা একটা হালকা বাজের ঢেউ ছিল জুড়ে বলুন সুবাহ হাদিসের মধ্যে বলেন তাফাহুল্লাহ তালা সানাতান আমার নবীজি ষাট বছরের মাথায় এন্তেকাল করেন ওয়ালাই সাফি রাসিহি ওয়ালে হাইয়াতিহি ইসরোনা সারাতান বাইদ আমার নবী সাত বছরের মাথায় ইন্তিকাল করেছেন কিন্তু আমার নবীর চুল এবং দাড়ির মধ্যে বিস্তার কম সাদা হয়েছিল দাড়ি আর চুল মিলে আমার নবীর ইন্তেকালের সময় বিস্তার চেয়ে কম দাঁড়িয়ার চুল সাদা হয়েছিল জোরু বলুন সুবাহান আল্লাহ আমার নবীজি ইন্তেকালের সময়ও আমার নবীর দাড়ি মুবারক এবং চুল মুবারক একেবারে কালো ছিল হজরত আনস থেকে বর্ণিত কানাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাবাতান আমার নবী মধ্যম আকৃতির ছিলেন আমার নবী মধ্যম আকৃতির মানুষ ব্যক্তি ছিলেন দেহ ছিল হাসানাল জিসিমি আমার নবীর শরীর দেখতে খুব ভালো লাগতো একবার দেখলে বারবার দেখার জন্য মন জোড়াত হজরত আনস বলেন ইদা মাসা ইয়াতা খফা ও আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমার নবী হাঁটার সময় আমার নবীর মাথাটা স্বপ্নের দিকে কিছুটা ঝুঁকে ঝুঁকে হাঁটতেন জোর বলুন সবাহান আল্লাহ নবীর মাথাটা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন একটু ঝুঁকা অবস্থায় থাকতো আন আবি ইসহাক আবু ইসহাক থেকে হাদিস বর্ণিত করেন সামিতুল বরা আবনা আজিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا আমার নবীজির দেহ অবয়ব মধ্য আকৃতির ছিলেন আমার নবীজির দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলকভাবে প্রশস্ত দুই কাঁধের মাঝখানের ওই মধ্যবর্তী অংশটা একটু প্রশস্ত ছিল আসিমাল জুম্মাতে আমার নবীর ঘন চুল ছিল আমার নবীর চুল এত বেশি ঘন ছিল ইলা সহমাতি উজুনাইহিল ইউসরা আমার নবীর চুল এক তো ঘন ছিল আবার তো কালো ছিল আমার নবীর চুলের মধ্যে একটা হালকা বাস ছিল ওই চুল আমার নবীর দুই কানের লতি পর্যন্ত বেশি পড়ত জোর বলুন সোবাহানন্দ আমার নবীকে দেখতে একটা অতি সুন্দর লাগত এবং চুলের কাটিং চেহারার অবয়বে সুদর্শন এবং পৃথিবীর সেরা সুন্দর মানুষে আল্লাহ রব্বুল আলমিন সেই রূপদান করেছিলেন জুরুবরুন সুবাহান হাদিসের মধ্যে এসেছে আলাইহিম হল্লাতুন হামরাউ আমার নবীর দেহ এবং কালার এত সুন্দর ছিল নবীর শরীরে যদি কোনো লাল চাদর আর লাল লুঙ্গি পরিধান করত আমার নবীকে এত সুন্দর দেখাতো বলার মতো না আপনারা জানেন লাল রঙের কাপড় কিন্তু সবাইকে মানায় না আমার নবীর দৈহিক অবয়ব এত সুন্দর ছিল লাল চাদর আর লাল লুঙ্গি যখন পরিধান করত আমার নবীকে সবচেয়ে বেশি সুন্দর লাগতো জোর বলুন সোহান ওই রাবি বলেন মার আই তো সাই আন কত আহসান আমিন হো আরবের মানুষ তো সবচেয়ে সুন্দর মানুষ কিন্তু আমার নবীর তুলনায় আমি সুদর্শন মানুষ পৃথিবী তার কাউকে দেখিনি জোর বলুন না সোহান আল্লাহ এবার আমার নবীর সবচেয়ে বেশি কাছে ছিল হজরত আলী রদি আল্লাহ তালাহু ঠিক কিনা বলুন হজরত আলী আমার নবীর দৈহিক অবয়ব নিয়ে কি বলেন আনা আলী বিন আবি তরিবিন রদি আল্লাহ তালাহু হজরত আলী রদিয়াল্লাহ তালাহ বলেন আমার নবীর শাসনুল কফাইনি কদামাইনি আমার নবীর যে হাত ছিল হস্তদয় আর পদদয়ের যে তালু আছে হাতের তালু আর পায়ের তালু এবং আঙ্গুল সমূহ ছিল অতি মাংসল ছিল এখানে গোস্তের অংশ গুস্তের পরিমাণ এত বেশি ছিল আমার নবী যদি কারো সাথে মুসাফাহা করতেন ওই সাহাবি আমার নবীর হাতের মুসাফার হাত ছাড়তে মন চাইত না নবীর হাতগুলো তো তুলতুলে নরম ছিল সেখানে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি কোমল নরম মাংস দিয়েছিলেন মোসাফাহা করলে হাত ছাড়তে ইচ্ছা হতো না সাহাবাই কারামের হজরত আলী বলেন জাহমুর রাসিম আমার নবীজির মাতা কিছুটা অন্য অন্য মানুষের চাইতে একটু বড় ছিল আমার নবীর ছোট মাথা ছিল না আমার নবীর মাথাটা অন্যান্য মানুষের চাইতে একটু বড় আকারে ছিল জাহমাল কারা দিয়েছি হাত পায়ের জোড়াগুলো একটু মোটা মোটা ছিল তাবিলুল মাসরুবাতি হজরত আলী বলেন আমার নবীর বুক হতে নাবি পর্যন্ত পশমের একটা সরু রেখা প্রলম্বিত ছিল একটা পশমের সরু এত সুন্দরভাবে ছিল আমার নবীর সুন্দর সুন্দর দেহ বয়বে ওই পশমের সরুটা দেখতে খুব সুন্দর লাগতো জোরে বলুন সুবাহান হজরত আলী একই কথা বলেছেন ইজা মাসা যখন আমার নবী হাঁটতেন আমার নবী যখন সমতল জায়গায় হাঁটতেন আমার নবীকে মনে হতো কোনো উঁচু জায়গা থেকে যেন নিচের দিকে নামতেছে অর্থাৎ আমার নবীর দৃষ্টিটা রাস্তার মধ্যে একটু জোকানো অবস্থায় থাকতো জোর বলুন সোবাহ বাইরে আমার বন্ধুর আমার হজরত আলী বলেন লাম আরাম ওয়ালা মিসলাহ নবীজির পরে এবং কিংবা আগে নবীর সুদর্শন মানুষ আমি আলী পৃথিবীতে আর কাউকে দেখিনি হজরত কিবিনী হারপ উনি সামিত জাবির আবনা আবদুল্লাহ তিনি জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছেন কানা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম দালি আল আমার নবীর যে চক্ষু ছিল ওই চক্ষুগুলো অন্যান্য মানুষের চাইতে একটু বড় ছিল আমার নবীর যে মুখটা ছিল ওই মুখটা অন্যান্য মানুষের চাইতে একটু বড় আকার ছিল সুন্দর ছিল আজকাল আলাইনি দাগর বিশিষ্ট ছিল আমার নবী মানহুসুল আকিবি আমার নবীর যে গোড়ালে ছিল ওই গোড়ালিগুলো একটু সরু ছিল ছোট ছোট ছিল ওই গোড়ালিগুলো এত বড় বড় ছিল না ছোট ছোট ছিল দেখতে খুবই সুন্দর দেখাতো আঞ্জাবের ইবনে সামুরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন হযরত জাবের বলেন আমি রাসুলকে হঠাৎ দেখতে পেলাম এক পূর্ণিমার রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে আমার নবীজিকে দেখার পরে আমি দৌড়ে নবীর পাশে ছুটে গেলাম ওয়ালাইহি হল্লাতুন হামারাও তখন আমার কি সৌভাগ্য আমি কতই না ভাগ্যবান আমার নবীর পরনে লাল সাদর আর লাল রঙ্গি ছিল যে পোশাকে আমার নবীজিকে বেশি মানাতো ওই অবস্থায় আমি পূর্ণিমার রাতে আমার নবীজিকে দেখি ফাজাল তু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি আমি একবার আমার নবীর নৌরানি চেহারার দিকে তাকাই আমি আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি আমার আমার রসুলের চেহারার দিকে তাকাই আমি আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি একবার রাসুলের চেহারার দিকে তাকাই আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই হজরত জাবের বলেন ফজাল তু আনজুরু ইলাইহি ইলাল কামারি নবীর চেহারা আর চাঁদের দিকে তাকাইয়া আমি সেখানে তুলনা করলাম কে সুন্দর চিনি হাদিসের মধ্যে বলেন ফালাহুয়া ইন্দি আহ আহসানু মিনাল কামারি আমার নবীর চেহারা আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর মনে হয়েছে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا চেহারা দেখতে কেমন ছিল একজন ব্যক্তি আল্লাহ নবীজিকে দেখেছেন সাহাবি বড় ইবিন আজিবের কাছে প্রশ্ন করলেন আকানা وجوه رسول الله صلى الله عليه وسلم مثل السيف সাইবত হলো তরবারি আমার নবীর চেহারা কি দেখতে তরবারির মতো কি লম্বা ছিল হজরতে বারা উত্তর দিলেন লা আমার নবীর চেহারা তরবারির মতো লম্বা ছিল না আমার নবীর চেহারা বাল মিসলাল কমারি আমার নবীর চেহারা দেখতে চাঁদের মতো গোল যারা বলুন না সোহান আল্লাহ আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন আগমন করেছিলেন মদিনাবাসীরা আমার নবীজিকে সানাইয়াতুল বেদা একটা পাহাড় আছে ওই পাহাড়ের স্বরূপতে গিরিপথে আমার নবী আগমন করতেছে যখন আমার নবী মদিনা শরীফের সানাইয়াতুল বেদার পাহাড় দিয়ে যখন আমার নবী মদিনার মধ্যে প্রবেশ করতেছে আমাদের ওই দিন আমার নবীর চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো মনে হয়েছে জোর বলুন সোবাহান এই জন্য মদিনাবাসীর একটা কবিতা এটা সবার মুখে মুখে মুখস্থ طلع البدر علينا طلع البدر علينا আমাদের কাছে আমার নবীর চেহারাটা পূর্ণিমার মতো আমাদের কাছে উদয় হয়েছে তলাল বদর আলাইনা মিনসানি ইয়াতিল বিদায় সানিয়াতুল বিদা হতে আমার নবীকে আমাদের কাছে পূর্ণিমার চাঁদের মতো মনে হয়েছে ওয়াজাবা শুকুর আলাইনা মাদা দিল্লা হিদাই এমন নবী যে আমরা মদিনাবাসীরা উপহার পেয়েছি আল্লাহর পক্ষ থেকে গিফট পেয়েছি তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে বাইর আমার বন্ধুর আমার হজরত আবু হরাইরাম আমার নবীর অতি কাছাকাছি ছিল থাকতেন আমার নবীকে ছায়ার মতো অনুসরণ করতেন আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরাইরা রদিয়াল্লাহ তালানহ তিনি আসহাবে সোফার একজন সদস্য ছিলেন আমার নবীর মাদ্রাসা আসহাবে সোফার একজন ছাত্র ছিলেন হজরতে আবু হুরাইরা বলেন কানাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগামিন ফিদ্দাতিন আমার নবী যেই যুগে এসেছিলেন ওই যুগের মধ্যে কোনো বিউটি পার্লার ছিল না কোনো উন্নত মানের সেলুন ছিল না সেখানে মানুষের বর্তমান বিউটি পার্লারে মানুষকে যেভাবে সাজানো হতো ওই যুগের মধ্যে মানুষের চেহারাকে সাজানোর কোনো সিস্টেম ছিল না ঠিক কিনা বলুন হজরত আবু হুরাইরা বলেন আমার নবীর চেহারার দিকে যখন তাকাতাম আমার নবীর ওই সাদা চেহারাটা এমন রূপালি রূপালি মনে হতো যেন আমার নবীর চেহারার মধ্যে রূপার কোনো রং যেন লেপন করে দিয়েছে আসল কথা হলো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর চেহারার মধ্যে এমন সৌন্দর্য দান করেছেন কারো কাছে আমার নবীর চেহারাকে রূপালি মনে হয়েছে কারো কাছে আমার নবীর চেহারাকে পূর্ণিমার ছাঁত মনে হয়েছে আওয়াজ দিয়ে বলুন সোহান বলা হুজুর অনেকের কাছে নবীর চেহারাকে ছাদ মনে হয়েছে রূপালী মনে হয়েছে কারো কাছে কি আমার নবীর চেহারাকে সূর্য মনে হয়েছে বন্ধুরা আমার আমার নবী প্রিয়তমা স্ত্রী আম্মা আল্লাহ তিনি আমার নবীর একমাত্র কুমারী স্ত্রী সবচেয়ে মেধাবী আমার নবীর থেকে মহিলা সম্পর্কে বেশি হাদিস বর্ণনা করেছেন মহিলা সম্পর্কে হাজার হাজার ফতোয়া দিয়েছেন ওনাকে মহিলাদের জন্য মুক্তি বলা হতো তিনি তৎক্ষণাৎ সমাধান দিতেন মহিলাদের যে কোনো বিষয়ের হজরত আম্মাজান আইসান রাদিয়াল্লাহ তালানহা বলেন যেই আমার নবীর চেহারাটা আমার কাছে সূর্যের মতো মনে হতো বরং আমার নবীর চেহারাটা সূর্যের চেয়ে আমার কাছে বেশি উজ্জ্বল ছিল হজরত আম্মাজান আইসা তিনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়াশামসি আফাদালু মিন শামসিস সামাই আম্মাজান আইসা বলেন এই পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে যে সূর্য সকালবেলায় এই পৃথিবীতে আলো ঢেলে আর আমার জন্য আমি আইসা আয়সা আল্লাহ তালানহার জন্য একটা সূর্য আছে কিন্তু আমার সূর্য এই পৃথিবীবাসীর সূর্যের চেয়ে উত্তম কারণ দুনিয়ার সূর্য অন্ধকারের কাছে হার মানায় যখন অন্ধকার শুরু হয় তখন সূর্য আর আলো দেয় না তখন সূর্য গোপন হয়ে যায় অন্ধকারের কাছে হার মানায় কিন্তু আমার যে সূর্য আছে তিনি হচ্ছেন আমার প্রিয়তমা স্বামী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এশারের পরে আমার বেডরুমে যখন আসেন তখন আমার সূর্য আমার স্বামী আমার নবীর সেই নৌরানি চেহারা আমার কাছে বিকশিত হতো আমার কাছে পৃথিবীর এই সূর্যর চেয়েও আমার নবীর চেহারা আমার কাছে বেশি সুন্দর মনে হতো আম্মাজান আইসা বলেন দুনিয়ার সূর্য ফজরের পরে উদয় হয় ওশমসে তলে অন বাদাল আর যখন ঘুর অন্ধকার শুরু হয় এশারের পরে আমার সূর্য আমার কাছে উদয় হয় আম্মা জানাইসা বলেন আমার নবীর চেহারাটা সূর্য যেভাবে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করত আমার নবীর চেহারা দিয়া আমার আইসার ঘর রাত্রিবেলায় আলোকিত হয়ে থাকত জোর বলুন না সুবাহান আল্লাহ আমি আরও সেদিকে যাচ্ছি না আম্মা জানা বলেন একদিন ঘরের মধ্যে সুস হারিয়ে গেছে আমি আমার নবীর চেহারার আলোতে আমি ওই সুস আমার রুমের মধ্যে খুঁজে পেয়েছি চিৎকার দিয়ে বলুন সোহার আল্লাহ আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক সেই লাবণ্য সেই উজ্জ্বলতা সেই আলো দান করেছিলেন জোর বলুন না সোবাহান আল্লাহ এই জন্য আমার নবীকে আমার নবী সৃষ্টি নিয়ে ওলামায় কারামের মাঝে বিশাল মতবিরোধ আছে ঠিক কিনা বলুন কে বলে মাটির তৈরি আর কে বলে নূরের তৈরি আসলে আমার আল্লাহ জানে আমার রাসলকে আমার আল্লাহ কোন কদুরে হাতে সৃষ্টি করেছেন জোর বলুন না সোবাহান আল্লাহ বাইর আমার বন্ধুর আমার হাজরত মোহাম্মদ বিন সাইদ আল মুসরিফ তিনি যেই কবিতা লিখে স্বপ্ন যোগে আমার নবীর থেকে চাদর উপহার পেয়েছিলেন তিনি বলেন ফাকান নবী ইনাফিম خلق وفي خلق ولم يدانوه في علم ولا কারামিম আল্লামা ইমাম বসিরি বলেন সকল নবীর শ্রেষ্ঠ যে তিনি দেহের গড়নে আর সদাচারে বিদ্যায় কিবা বদান্যতায় কেউ নন তার কাছে দাঁড়ে ওয়াকুল্লুহম লিল্লাহি মুলতামেসুন কারফাম মিনাল বাহারি আও রসপাম মিনা দিয়ামি সকলেই তারা করেন যাচ্ছে না কাছে কাই মনে সমুদ্র থেকে অঞ্জলি বরে চমুক লাগিয়ে বাড়ি বর্ষণে আল্লাহ ইমাম বুসিরি বলেন আমার নবীর কাছ থেকে সকলেই জ্ঞান আহরণ করার জন্য একজন তৃষ্ণান্ত মানুষ দীর্ঘ সময়ে যেভাবে বারে বর্ষণের অপেক্ষায় তাকে এক চমক পানি পান করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ আমার নবী থেকে জ্ঞান আহরণ করার জন্য পৃথিবীর সকল মানুষ সে সেভাবে অপেক্ষায় তাকে চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এমন এক মহামানবের উপর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারিম নাজিল করেছেন চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মানবের উপর অবতীর্ণ হয়েছে সুতরাং এই কোরআনকে অবমাননা করে এই কোরআনের দাম আমার রাসুলের দাম খোদার কসম কখনো কমবে না ঠিক কিনা বলো সুতরাং যারা এই পূজা মণ্ডপে কোরআনকে যারা অবমাননা করেছে সরকার দায়িত্ব নিয়েছে আমরা আইন নিজের হাতে তুলে নেব না সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এই কাজ যারা করেছে যদি এর বিচার না হয় আমাদের সকলকে আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করতে হবে সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবীতে এই ধরনের ঘটনা বিশেষ করে বাংলাদেশে যেন আর না হয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি জোরে বলুন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আপনি আপনার মতের প্রতি অনেক দয়াবান অনেক কোমল আল্লাহ রব আলমিন বলেন ওয়ালাউ কুন্তাম ফাজন গলিজ আল যদি আপনি আপনার উন্মতের প্রতি রৌড ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাদের প্রতি যদি আপনি কঠোরতা দেখাতেন লানফাদ্দুমিন হাউলিকা আপনার উম্মত সবাই ভয়ে আপনার কাছ থেকে অনেক দূরে পালিয়ে যেত আপনার উম্মত আপনার ভয়ে সবাই আপনাকে ছেড়ে চলে যেত কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে ক্ষমতা দান করেছেন যত বড় নবতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করেছেন আপনি সেই দিক থেকে যদি উম্মতের প্রতি কঠোর হয়ে যেতেন উম্মত সবাই আপনার বই আপনাকে ছেড়ে চলে যেত আপনি তা না করে উম্মতের প্রতি দয়ালু হয়েছেন আপনি নম্র কোমল হৃদয় আপনি তাদেরকে দেখিয়েছেন এই জন্য আপনার উম্মত সাহাবেকরাম সকলে আপনার আশেপাশে আপনাকে সায়ার মতো অনুসরণ করে চলে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাহাফু হুম তাদের যদি কোনো ভুল হয় তাকে আপনি তাদেরকে ক্ষমা করে দেন ওয়াস্তাহ ফিরেলাম তারা যদি কোনো অন্যায় করে পাপ করে আপনি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রব্বুল আলমিন উম্মতের প্রতি নম্র ভদ্র এবং কোমল আচরণের জন্য আল্লাহ পাক নবীজিকে আরও নির্দেশ দিয়েছেন জোর বলুন না সুবাহান বিশ্বনবী মহানবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের মানুষের জন্যে অনুসরণীয় ব্যক্তি ছিলেন মানবীয় চরিত্রের সৌন্দর্য ও পরিপূর্ণতার সামঞ্জস্যতা তিনি ছিলেন এক অসামান্য ব্যক্তিত্বের অধিকারী মহানবী সাল্লাহ আলহি ওসাল্লাম চারিত্রিক গুণাবলীর সাথে সাথে আমার নবী দৈহিক চরিত্রের সামঞ্জস্যতা ছিল আমাদের নবীজির চারিত্রিক যেমন গোনা বলেছিল আমাদের নবীজির দৈহিক সামঞ্জস্যতা ছিল একটি চমৎকার মিল ছিল জোর বলুন সুবাহান আল্লাহ